আঠারো হাজার মানুষ এই অত্যাচারে ভবিষ্যৎ চিন্তা করে ছেলে মেয়ের চিন্তা করে তারা সকলে যার যার স্থানে সকলে গায়েব হয়ে যান মুসলিম বিন আকিল একা অন্ধকার রাত্রিতে একা একা অরিতে গুলিতে ঘুরতে লাগলেন কেউ নাই আহলে ভাই কুপার মাটিতে আজকে একা হয়ে গেলেন আজকে তার পাশে কেউ নেই রাত্রিবেলায় এক বিদ্যার বাড়িতে পানি যে আশ্রয় গ্রহণ করেছেন ওই বিদ্যার পুত্র বিলাল সেও টাকার লোভে নাকিনের সন্ধান জানিয়ে দেয় মুসলিম বিরুদ্ধে লড়াই শুরু করে মুসলিম বিন আকিল সেই ক্লান্ত শ্রান্ত হয়ে যান তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে ইবিনা আশ্বাস তাকে আশ্বস্ত করে তোমাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কিছু করতে দেব না সসম্মানে তোমাকে মক্কায় ফিরে যেতে ব্যবস্থা করব তুমি শান্ত হও কিন্তু মুসলিম বিন আকিল বলল তারা তো আমাকে ক্ষমা করবে না তোমার কাছে আমার একটা আবদার আমি ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি আঠারো হাজার প্লাস মানুষ তোমার উপর বাইর গ্রহণ করতে তুমি চলে এসো আমার চিঠি পেয়ে হয়তো ইমাম হোসাইন মক্কা ত্যাগ করে ওভার দিকে চলে আসতেছেন মাসকোপে আছেন তুমি আমার পক্ষ থেকে দয়া করে একটা চিঠি পাঠিয়ে দিও এই ওভার মানুষগুলা বিশ্বাসঘাতকতা করেছে আমাকে ছেড়ে সবাই পালিয়ে গিয়েছে ইমাম হোসাইনের জন্য এখন কেউ এই কোপাল মাটিতে কেউ বাকি নাই তুমি একটি চিঠি পাঠিয়ে ইমাম হোসেনকে জানিয়ে দাও সেই যেন মক্কাতে ফিরে যায় ইবিন আশাস মুসলিম বিন আকিলকে ইবিনে জিয়াদের সামনে আসা আনার পরে যখন সেই মুসলিম বিন আকিলের পক্ষে সুপারিশ করলেন সুবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন আমি কি তোমাকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছি তার পক্ষে সুপারিশ করার ক্ষমতাকে আমি তোমাকে দিয়েছি সাথে সাথে মুসলিম বিন আকিলকে সেই গভর্নর হাউসে হত্যা করেন সমস্ত মানুষকে একত্রিত করেন ওই গভর্নর হাউসের সাত থেকে মুসলিম বিন আকিলের মাথাটাকে মানুষের ঘায়ের উপরে নিক্ষেপ করে মানুষ মুসলিম বিন আকিলের মাথাকে দেখে সবাই বল পেয়ে যায় যার কাছে আমরা হাতে হাত থেকে বায়ের গ্রহণ করেছিলাম আজকে নিতর সেই শির মাতাটি আমাদের সামনে নিথর হয়ে শাহাদ গ্রহণ করে পড়ে আছে সকলে ভয় পেয়ে গেল মানুষ আলোকিত হয়ে গেল এদিকে ইমাম হোসাইন আস্তে আস্তে চলে আসলেন ইয়াজিদকে পাঠালেন ইমাম হুসাইনের প্রতিরোধ করার জন্য সে যেন কোথাও যেন যেতে না পারে চলেন এক হাজার দেয় না কিন্তু তারা একসাথে নামাজ পড়ে ইমাম হুসাইনের ইমামতিতে নামাজও পড়ে এই কফলটা দাগ করে ফেলেছে আহলে বাইতের প্রতি ভালোবাসা কিন্তু তাদের অন্তরে নাই ইমাম হুসাইন এই পিছনে নামাজ পড়েছে কিন্তু ইমাম হুসাইনকে কোথাও যেতে দেয় না এভাবে ওমর বিনে সাদ আরো চার হাজার সৈন্য নিয়ে আর কঠোর হয়ে ইমাম হুসাইনকে চতুর্পাশে ঘিরে ফেলে ইমাম হুসাইনের পানি বন্ধ করে দেয় ফুরাত নদীর পানি বন্ধ করে দেয় ইমাম হুসাইনের পরিবার পানির জন্য হাহাকার হয়ে যায় হজরত ইমাম হুসাইনের একজন সৎ ভাই আলীর ছেলে আব্বাস ষাটজন সৈন্য নিয়ে ফোরাত নদীর পারে যায় পানি আনার জন্য সেই অনেক যুদ্ধের শিকার হয়ে যায় যুদ্ধ করতে করতে মাত্র বিশ মশক বিশ গলসে পানি আনতে সক্ষম হন এই বিশ গলসে পানি পান করতে করতে শেষ হয়ে যায় আজকে আহলে ভাই পানির জন্য হাহাকার করছে ইমাম হুসাইন তাদের সামনে ভাষণ দিল যে আমি ইমাম হুসাইন আমাকে তোমরা ভালো করেছিল আমি এই সেই কোনো সাধারণ মানুষ নই আমি তোমাদের কৌপাতে নেন আসি নাই আমার সামনে আছেন কাইসকে জিজ্ঞেস করা শীষকে জিজ্ঞেস করা তারা আমার কাছে শত শত চিঠি পাঠিয়েছে কুহাত আসার জন্য আমি তাদের চিঠি পেয়ে ভরসা করে এসেছি আজকে তোমরা আমার পানি বন্ধ করে দিলে আমার যাত্রা পথ বন্ধ করে দিলে তারা সকালে যুদ্ধের জন্য ইমাম হোসাইনকে আহ্বান করে ইমাম হোসেন তাদেরকে তিনটা শর্ত দিয়ে তারা কোনো কর্ণপাত করে না বললো আমাকে মক্কায় ফিরে যেতে দাও আর না হয়তো আমাকে সরাসরি এজিদের কাছে নিয়ে যাও আর অন্যথায় কোনো কাফের দেশের দিকে আমাকে যেতে দাও আমি ইসলামের জন্য কাফের সাথে যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে আমি শহীদ হয়ে যাবো আমি কোনো মুসলমানদের বিরুদ্ধে তরবারে ওটাতে আমি ইমাম হোসাইন প্রস্তুত নাই উচ্চ অবস্থায় বলুন সুহান হজরত ইমাম হোসাইন নয় তারিখ সামান্য জিমানো আসলো কাবুর ভিতরে স্বপ্ন দেখলেন স্বপ্নের ভিতরে রহমতুল্লাহ আলমী ইমাম হোসেনকে বলে আমার আমার তোমাকে করে আদর করেছি আজকে আজকে তোমাকে শাহাদাত করার জন্য করছে আর কিছুক্ষণ পরে তোমার সাথে কবরের আমার সাক্ষাৎ হয়ে যাবে তুমি শাহাদাতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো বাহিনী পাঁচ হাজার সৈন্য ইমাম সাথে মাত্র মক্কা থেকে চলে আসা আহলে সহ মাত্র বাহাত্তর জন সৈন্য ছিল আহলে সহ ইমাম হুসাইন আসার পথে অনেক মানুষ দিয়েছে কিছু কিছু হেঁটেছে কিন্তু তারা বিভিন্ন ভয় বিকি দেখে সবাই ইমাম হুসাইনকে ফেলে চলে গেছে ইমাম হুসাইন ওই বাহাত্তর জন যারা মক্কা থেকে নিয়ে এসেছিলেন ওই বাহাত্তর জন ছাড়া কেউ নাই কিন্তু ইমাম হুসাইনের সাথে ছিল একজন জোহাইর ইবিনে কিল তে ইমাম হুসাইনের সাথে ছিল ইমাম হুসাইন এবার নয় তারিখের রাতে সকলকে বলে দেয় যে তোমরা আমাকে ছেড়ে সবাই জন্য চলে যাও আমার কল্লা চাই আমার মাতা চাই তোমাদেরকে সে চাই না যদি তারা যদি আমাকে পাই সে শান্ত হয়ে যাবে তোমরা নিজের প্রাণ রক্ষার জন্য জগলে সকলে সবার চেষ্টা করো পারলে আমার আহারে বাইত আমার ছেলে সন্তানকে তোমরা আশ্রয় দাও রাতের গোপনে গোপনে সবাই চলে যাও সকলে কান্না বিজড়িত কণ্ঠে বললেন হে ইমাম হুসাইন আপনাকে শত্রুর হাতে তুলে দিয়ে নিজের যা রক্ষা করার জন্য আমরা কোথায় যাব কার কাছে মুখ দেখাবো কার কাছে মুখ লোকাবো সবাই বলবে ইমাম হুসাইন তোমরা একা রেখে কিভাবে নিজের যা রক্ষা করার জন্য চলে আসলে ইমামে হোসাইন বললে আপনার আপনাকে সাথে নিয়ে মরবো বাঁচলে আপনাকে সাথে নিয়ে বাঁচবো আপনাকে শত্রুর হাতে একা রেখে আমরা যেতে পারবো না ইমাম হোসাইন তাদের কথা শোনা আবেগ আপ্লুত হলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন নয় তারিখ রাত সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন ফরিয়াদ করলেন সমস্ত নালিশের কথা আল্লাহকে ফরিয়াদ করে সব মনের কথাগুলো আল্লাহকে বলে দিলেন সকাল মোর হওয়ার সাথে সাথে বাহিনী সীমার সাদ সকলের আগে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে ইমাম হোসাইন দেখলো এই কোপার মানুষ তারা আমাকে ছাড়বে না ইমাম হোসাইনের উপায় হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো ইমাম হোসাইন কোপাবাসীকে চিৎকার করে বাসন দিল যুদ্ধের আগে আমার কিছু কথা একটু মন দিয়ে শুনুন যুদ্ধ যেহেতু করতে এসেছো যুদ্ধ তোমরা করবে এর আগে আমার কিছু কথা তোমরা শোনো